এলন মাস্ক এবার স্মার্টফোনের বাজারে দিলেন বড় সড় এক ধাক্কা তিনি টেসলা থেকে এমন এক ফোন নিয়ে আসছেন যার জন্য লাগবে না কোনো নেটওয়ার্ক প্রোভাইডারের ইন্টারনেট সংযোগ পাই নামের এ ফোনে সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট টেসলার এই সুপার ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ফাইভ জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হবে এটিতে নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ভেদাভেদ নেই বন পাহাড় সাগর যে কোনো দুর্গম এলাকায় এটি থাকবে সক্রিয় স্যাটেলাইটকে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয় না বলে দিন রাতের তফাতেও কোনো হেরফের হবে না এ ফোনের যোগাযোগে ইতোমধ্যে বিশ্ববাজারে জায়গা দখল করে নিয়েছে টেসলার গাড়ি অন্যতম শীর্ষ ধনী মাস্ক এবার টেসলা থেকে স্মার্টফোন পাই বাজারে আনছেন বলে গুঞ্জন শুরু হয়েছে মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্টফোন পাই বলা হচ্ছে টেসলার গাড়ির সব ধরনের ফিচারও থাকবে এই ফোনে ব্যবহার করা যাবে পূর্ণ স্বাধীনতায় অ্যাপলের ফোনে নিরাপত্তাজনিত কারণে ফোনের অ্যাপে ফিচারগুলো পুরো মাত্রায় উপভোগ করা যেত না গাড়ির সঙ্গে সংযোগই শেষ না মাস্কের আরেক উদ্যোগ নিউরালিং প্রযুক্তিও এর সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে নিউরালিং হচ্ছে মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ অর্থাৎ এ প্রযুক্তি থাকলে অনেক কাজের জন্য কেবল চিন্তা করেই নির্দেশ দেওয়া যাবে উদাহরণ হিসেবে বলা যায় কেউ চাইলে ইউটিউবে ভিডিও দেখে সময় কাটাবো এর জন্য হাতে অপারেট করতে হবে না ইউটিউব চালানোর ইচ্ছা প্রকাশ করলেই ফোনে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে বলতে গেলে মাস্কের অধীনে থাকা অধিকাংশ প্রজেক্টই এই ফোনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বাদ যাবে না এই ফোনে ক্রিপ্টোকারেন্সির মাইনিংও মাস্কের মঙ্গলে বসতি স্থাপনের লক্ষ্যের কথা তো এখন মানুষের মুখে মুখে কিন্তু সেখানে বসতি করতে গেলে মানুষের তো অর্থনৈতিক ব্যবস্থাও থাকা চাই তাই তার সমাধান ইলেকট্রনিক মুদ্রা মার্স কয়েন টেসলার ফোনের পেছনে থাকবে চার লেন্সের একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সাধারণত স্বল্প আলো বিশিষ্ট কিছুর ছবি তুলতে হলে অনেকক্ষণ ধরে আলো গ্রহণ করার পর বাজারের বর্তমান ফোনগুলোই ছবি তোলার ফিচার আছে কিন্তু পাই ফোনে তারা ভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই জ্যোতির্বিজ্ঞান মনস্ক কিংবা শৌখিন ফটোগ্রাফারদের জন্য এটি হতে পারে সবচেয়ে প্রিয় বস্তু ফোনের পেছনের পৃষ্ঠে ফটোক্রমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে রং বদলাবে টেসলার সোলার প্যানেল উৎপাদন ফ্যাসিলিটি কাজে লাগিয়ে পাই ফোনে থাকবে সূর্যের মাধ্যমে চার্জ নেওয়ার সুবিধাও ফোর কে রেজুলেশনের স্ক্রিন হবে সাড়ে ছয় ইঞ্চি ফোনের স্টোরেজ বা মেমোরি হবে দুই টেরাবাইট মোটামুটি গড়পর্তা দুই কম্পিউটারের সমান মেমোরি থাকবে বলা যায় অধিক স্টোরেজের ফলে বিশাল পরিমাণ ভার্চুয়াল ফাইল সবসময় সঙ্গে রাখা যাবে এত কিছু সম্ভারে সাধারণ মানুষের মনে সংশয়ও রয়ে যাচ্ছে আসলেই এ ধরনের ফোন সম্ভব কিনা আধুনিক রূপকথার গল্প হয়ে থাকবে না তো তবে টেসলার অনন্য ও অদ্বিতীয় পরিচালনা ব্যবস্থা আস্থা তৈরি করেছে একমাত্র টেসলাই এ কাজ করতে পারে আর সঙ্গে রয়েছে জেদি মাস্কের প্রত্যয় যিনি চান প্রযুক্তির উৎকর্ষে পৃথিবী সাজাতে অবশ্য পৃথিবীর বাইরে মঙ্গলেও নজর তার আনুষ্ঠানিক ঘোষণা যদিও এখনও আসেনি তবে নানা সূত্র বলছে এর দাম হতে পারে আটশো থেকে এক ডলার পর্যন্ত এমন সুপার ফিচার সমৃদ্ধ একটি প্রযুক্তি যে লাখ টাকার হবে তা সমীচীনই স্মার্টফোন বাজারে টেসলার এই পাইফোন কি নতুন ঘটনা সৃষ্টি করবে নাকি অন্য সব ফোনকে ছাপিয়ে বাজার দখল করবে সেটা বলে দেবে ভবিষ্যতের বাস্তবতায়